ভিডিও আপনাদের হাসানোর জন্য সোশ্যাল মিডিয়াতে উলট পালট করে অনেক খোঁজাখুঁজি করার পর অস্থির বাঙালির কিছু কর্মকাণ্ড নিয়ে আসলাম যেগুলো দেখার পর আমার মতো আপনিও যদি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাইতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে তার আগে বলে নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং নতুন দর্শক হয়ে থাকলে আমার ছোট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো প্রথমে দেখুন এই ভাইটি সমুদ্র চরে হাঁটছিল কিন্তু কোথা থেকে এই ডিওজি সাহেব দৌড়ে এসে যে শট দিল কি আর বলবো 哎呦我的妈！不了！ওরে <laughs> ভাই রে ভাই প্রেমের কি জ্বালা রে ভাই জমি চাষ করতে গিয়ে জিএফের ফোন তারপর ভাইটির অবস্থা দেখুন মই হয়ে গেছে <laughs> <laughs> মেয়েরা বলবে ছেলেরা ভালোবাসতে জানে না Stop it. Get some help. তারপর আর কি এখন ডিওজি সাহেবের সাথে मारो मुझे मारो मारो मुझे मारो Oh, no, no, no, no. वाह क्या सीन है वाह क्या सीन है I got broads in Atlanta. Just to lean the family. Credit card. আরে ভাই এত কিছু দেখার পর মেশিন তো হট হয়ে গেছে তাই পানি ঢালতাছে ঠান্ডা হওয়ার জন্য वाह क्या सीन है वाह क्या सीन है ভাই এই করে হবে না তাই শেষ পর্যন্ত দশ লিটার তেল দিয়ে বিয়ে করে ফেললাম তো চলো বিয়ের কাজটা ফেলি এই সময় কম শুরু করো পিতা মোসাম্মদ সানোয়ার মাতা মোহাম্মদ ফুলজানু বেগম তাদের একমাত্র সুযোগ্য কন্যা জান্নাতুল ফেরদুস হরুফে এঞ্জেল বৃষ্টিকে দশ লিটার সোয়াবিন তেলের মাধ্যমে পাঁচ লিটার সোয়াবিন তেল উসল করিয়া পাঁচ লিটার সোয়াবিন তেল বাকি রাখিয়া oh, আপনি বিয়াতে সম্মতি পোষণ করিতেছেন বলেন বাবা আলহামদুলিল্লাহ কবুল খবরদার কবুল করবি না এর কাজী সাহেব তেল হয়েছে দশ লিটার তার মধ্যে পাঁচ লিটার বাকি আব্বা আব্বা আমনের ফায়ে ধরি আমার বিয়েটা আটকায় না দিনটা যায় যেমন তেমন রাইতে ঘুমাইতে পারি না আব্বা বিয়েটা আমার খুব দরকার আপনি বুঝেন না কেন কাজী সাহেব আমি কবুল কবুল মা মা মাশাল্লাহ সবাই মোনাজাত ধরেন বিয়া হয়েছে টিকটকের দাওয়াত খাওয়াইব দুই হাজার চব্বিশ সালে এই সুখের সংসার যেন বাঙ্গা যায় দুই হাজার তেইশ সালে আমিন মানের সালে খোপড়ি তোর খোপড়ি তোর no, no, no, no. ভেবে মানুষ শুধু শুধু গাদাকে গাদা বলে তা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ছাগলটি কি করলো রে ভাই নো নো নো নো কি এদের মৃত্যু ব্যারাম ধরে গেল নাকি তা ব্যাংকের মতো লাফাইতাছে কি সবার একসাথে হট হয়ে গেছে নাকি তা সবাই একসাথে পানিতে নেমে গেছে ঠান্ডা হওয়ার জন্য এরা কোন তার পড়ি ভাই আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন <laughs> no, no, no, no. <laughs> <laughs> পাইলো না তাই খালের ভিতরে এসে ডান্স বাহ, করে क्या দিচ্ছে scene তারপর है। যা হয় वाह क्या सीन है I got broads in Atlanta. Just to lean the family. Credit card. আজকালকের পোলাপান কেমন আজকালকের পোলাপান বাপেরে কয় বিড়িয়ান মারে কয় কুটনি বুড়ি বোরে কয় সোনার সান প্রেমের ভাসকে মারিয়া তালা ওরে সোনা বন্ধু বইতেছে কি সুন্দর ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং নতুন দর্শক হয়ে থাকলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিও भाई मारो मुझे मारो मारो मुझे मारो क्या सीन है वाह क्या सीन है